দিনাজপুরের আশি নব্বই দশকের ফুটবল খেলোয়াড়দের নিয়ে গঠিত সোনালী অতীত দিনাজপুর সদর ফুটবল একাদশ বনাম ফুলবাড়ি সোনালী অতীত ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার বিকেল চারটায় ফুলবাড়ি সরকারি কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় খেলায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মঞ্জু রায় চৌধুরী এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আতর রহমান মিল্টন খেলার শুভ উদ্বোধন করেন আমিন অটো রাইস মিল ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আলহাজ মোহাম্মদ রুহুল আমিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও গুপ্তা ফ্লাইউড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী রাজু কুমার গুপ্তা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল সাত্তার উপজেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য সৈয়দ মেহদি হাসান রুবেল মনোমুগ্ধকর এই প্রীতি ফুটবল টুর্নামেন্ট দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় খেলায় দিনাজপুর সদর সোনালী অতীত খেলোয়াড় একাদশকে শূন্য এক গোলে হারিয়ে ফুলবাড়ি সোনালী ফুটবল একাদশ বিজয় হন খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ সোনালী অতীত প্রীতি ফুটবল খেলার আয়োজক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির পরিচালক মোহাম্মদ তারিকুজ্জামান শুভ বলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর ফুটবল একাডেমির আন্তরিক প্রচেষ্টায় আবারও সেই হারানো ফুটবল ফুলবাড়িতে ফিরে এসেছে আমাদের এই সোনালী অতীত ক্লাবের মেলবন্ধন এবং আমাদের জুনিয়র সিনিয়র সবাই মিলে আমরা চেষ্টা করছি ফুলবাড়ি ফুটবলকে আবার জাগ্রত করার জন্য তারই একটা বই প্রকাশ আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ আশি নব্বই দশকের সকল কিংবদন্তি ফুটবলারদের